আমাদের দেশের ডাক্তার জ্বরের ওষুধ যদি প্যারাসিটামলে কাজ না হয় তখন দেয় না পা না পায় কাজ হয় না এস প্লাস এস প্লাসে কাজ হয় না সিপ্রোসিন সিপ্রোসিনে কাজ হয় না বলে যা ব্লাড টেস্ট করো ইঞ্জেকশন দেয় আমাদের দেশের ডাক্তার সকালে একটা বিকালে একটা ওষুধ পাল্টায় আমার অনেক ডাক্তার আছে আটশো নয়শো টাকা ভিজিট এক মিনিট দুই মিনিট দেখা না ডাক্তার পারত এখন ডাক্তার সব কানা মেশিনে দেখে উনি দেখে তোমার রাখছে কি জন্য কি লেখাপড়া করলা মেশিনে দেখে তুমি দেখে দাও মেশিন যা বলে উনি মেশিন সর্বস্ব ডাক্তার উনি মেশিন ডাক্তার কথা বলেন ঠিক কিনা আগের যুগের ডাক্তার কিছু লাগতো না হাত ধরে বলে দিতে এই সমস্যা যেমন ইবনে সিনা ইরানের ইবনে সিনা হসপিটাল আছে না চিকিৎসা বিজ্ঞানের একজন বড় মাপের পণ্ডিত ইবনে সিনা পুরুষ মানুষের চিকিৎসা করতো হাত ধরে কি ধরে হাত ধরতো প্রেসক্রিপশন লিখে দিতে যাও খালাস মেয়ে মানুষের চিকিৎসা করতো কেমনে হাত ধরা তো যাবে না পর্দার আড়ালে অনেক দূরে মেয়েদেরকে রাখতেন ওইখানে সুতা বেঁধে দিত হাতে কি বেঁধে দিত সুতা তার তার বেঁধে দিত হাতে ওই তারটা উনি হাত দিয়ে ধরতেন হাত দিয়ে ধরে তার ধরে বুঝতেন যে ওইটার এই সমস্যা এই সমস্যা প্রেসক্রিপশন লিখে দিতে হয় না আরো জোরে আরো জোরে ওই যুগের সমসাময়িক কিছু ডাক্তার ডাক্তার ডাক্তারের দাম দেবেন জোরে বলুন আর জোরে বলুন সমসাময়িক ডাক্তাররা ইবনে সিনাকে পরীক্ষা করবার জন্য চারটা প্রাণী রাখলো ছাগল কি উট ঘোড়া আর একটা গরু কয়টা চারটা প্রাণী রাখলো পর্দার আড়ালে পায়ের মধ্যে সুতা বেঁধে দিছে ইবনে সিনারে বলছে আপনি প্রেসক্রিপশন লেখেন ইবনে সিনা তো আর দেখে নাই কে আছে পর্দার আড়ালে উনি চারটা প্রেসক্রিপশনে চার দু আটটা ওষুধ লিখে দিছে ডাক্তার বলছে আজকে দেখা যাবে তুমি কেমন ডাক্তার কেমন তুমি তার দিয়ে বলে দিতে পারো আজকে দেখবো তোমার খেলা আজকে তো তোমার ঠকাবো আমরা আজকে তো আর মেয়ে মানুষ রাখে না রাখছে কি গরু ছাগল ঘোড়া উঠ কয়টা প্রেসক্রিপশন খুলে দেখে চার দুগুণা আটটা ঘাসের নাম লিখে দিচ্ছে আল্লাহ কি নাম লেখছে ডাক্তারগুলো সব অবাক হয়ে বলছে কি ডাক্তার কেমনে বুঝলো এটা গরু ছাগল ভেড়া বকরি ঘাসের নাম লিখে দিল মনে করছিলাম কোনো মানুষ হবে কিন্তু দেখি যে কি ডাক্তার অবাক করার মতো কেমনে বুঝলো তার দিয়ে ধরে বুঝে দিল যে তিনোটা চারোটা চার দুগুণা আটটা ঘাসের দিছে ঘাসের নাম লাগলো কেমনে কেমনে বুঝলো চতুর্থ পর্যন্ত কয় কি লেখছেন এগুলো কয় ঘাস কয় কেন কয় এগুলো একটা মানুষ না আল্লাহ আল্লাহ বলেন এগুলো কি না মানুষ না এগুলো কি না মানুষ না এগুলো পশু পশু মানুষ যদি মানুষ হয় তাহলে ফেরস্তার চেয়েও দামে হয় সমস্ত ফেরেস্তাদের সৈয়দ না রসুল্লাহ তো বাসার মানুষ ফেরেস্তাও না জিনও না রসুল কি ফেরেস্তা জিন বাসার সৈয়দুল বাসার সুবহানাল্লাহ সমস্ত মানুষের সেরা রসুল্লাহ যখন মেলাতে যাচ্ছিলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কে nova supernova Proxima Centra Andromeda galaxy করস করে পত আর পারবো না বলে কেন আর পারবো না আমার এখানেই শেষ বলে কি বলো জিবিল এখানে শেষ মানে ভাই এখান থেকে যদি এক কদম এক চুল পরিমাণ উপরে যায় জলে পুরে সার খার হয়ে যাবো